এই মুহূর্তে আপনার মনে যদি এরকম কোনো প্রশ্ন থাকে যে কিভাবে ভালো একটা ঘুম ঘুমানো যায় বা কি কি নিয়মে ঘুমালে ঘুম তাড়াতাড়ি চলে আসে আর আপনি যদি এরকম কোনো প্রশ্নের উত্তর খুঁজে থাকেন তাহলে আপনি ঠিক ভিডিওতেই ক্লিক করেছেন তাই সন্দেহ না রেখে পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভালো একটা ঘুম এমন একটা বিষয় যা অনেকের ক্ষেত্রে ঘুমের ওষুধ খেয়েও ঠিক মতো নাও হতে পারে আবার অনেকের ক্ষেত্রে কোনো ওষুধের প্রয়োজন হয় না তারা খুব অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েন যারা খুব অল্প সময়ের মধ্যেই ঘুমিয়ে পড়েন তাদের বডি কিছু রুলস ফলো করে সেটা হতে পারে তারা জেনে শুনে ফলো করে আবার এটাও হতে পারে যে তাদের বডি তাদের অজান্তে সেই অভ্যাসগুলো তৈরি করে নিয়েছে আজকে আমরা আপনাদের সাথে এমন কিছু ন্যাচারাল অভ্যাসের কথা শেয়ার করব যা আপনাকে দারুণ ঘুমাতে সাহায্য করবে ঘুমানোর জন্য নির্দিষ্ট একটা টাইম সিলেক্ট করুন এক একদিন এক এক সময় না ঘুমিয়ে নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার অভ্যাস করে তুলতে হবে যখনই আপনি একটি নির্দিষ্ট সময়ে ঘুমাতে যাবেন তখন আপনার বডি ক্লক অ্যাক্টিভলি এই সময়টিকে ঘুমের জন্য প্রস্তুত করে নেবে ঠিক একইভাবে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে কেননা যদি আট ঘন্টা প্রতিদিন ঘুমান আর রাত দশটায় ঘুমানোর অভ্যাস করতে চান তাহলে আপনাকে সকাল ছয়টায় উঠতে হবে আর সকাল ছয়টায় না উঠে যদি সাতটা বা আটটায় ওঠেন তাহলে আপনার পরের দিন ডিজর্ডার শুরু হবে তাই নির্দিষ্ট সময়ে ঘুমোতে চান এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন নাম্বার টু ঘুমানোর আগে ব্যায়াম অথবা পরিশ্রমের কোনো কাজ করা ঘুমানোর আগে দুই থেকে তিন ঘন্টা ব্যায়াম করলে ভালো একটা ঘুমের আশা করা যায় কেননা আমাদের শরীর যখন ক্লান্ত হয় তখন তাড়াতাড়ি ঘুম আসে কিন্তু কোনোভাবেই ঘুমের আগ মুহূর্তে ব্যায়াম করা যাবে না কারণ আমরা যখন ব্যায়াম করি তখন আমাদের শরীরের কোষ অঙ্গ প্রত্যঙ্গ সচল হয়ে ওঠে আর অঙ্গ প্রত্যঙ্গ ক্লান্ত হতে সময় লাগে প্রায় দুই থেকে তিন ঘন্টা তাই ব্যায়াম শেষে গোসল দিয়ে রাতের খাবার খেয়ে দুই থেকে তিন ঘন্টার পর ঘুমোতে গেলে প্রোডাক্টিভ একটি ঘুমের আশা করা যায় নাম্বার থ্রি দিনের বেলায় পর্যাপ্ত আলোতে কাজ করার অভ্যাস করুন ভালো ঘুমের জন্য পর্যাপ্ত আলো বাতাসপূর্ণ স্থানে দিনের বেলায় কাজ করা খুবই প্রয়োজন কেননা মানুষের মধ্যে বডি ক্লক থাকে সাধারণত এই ক্লকের নির্দেশ অনুসারে আমাদের বডি কাজ করে আপনি যদি দিনে পর্যাপ্ত আলোতে কাজ করেন তাহলে সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে অর্থাৎ আলো কমতে শুরু হলে বডি ক্লক ঘুমের জন্য প্রস্তুতি নেয় আবার সকালে আপনার ঘুমের রুমে যখন আলো প্রবেশ করে তখন আপনার ঘুম ভেঙে যায় অপরপক্ষে যে রুমে আলো প্রবেশ করে না সেখানে কিন্তু আপনার ঘুম সহজেই ভেঙে যায় না বডি ক্লকের দিনের আলোর সাথে খুব গভীর সম্পর্ক আছে নাম্বার ফোর ক্যাফেইনযুক্ত খাবার পরিহার করতে হবে যেসব খাবারে ক্যাফেইন আছে অর্থাৎ চা কফি কোকাকোলা এবং ভাজাপোড়া ঘুমানোর অন্তত ছয় ঘন্টা আগে তা বন্ধ রাখতে হবে কেননা এগুলো ঘুমের খাটা স্বরূপ নাম্বার ফাইভ ঘুমানোর আগে ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার না করা এই মুহূর্তে আপনি মোবাইল বা ল্যাপটপে এই ভিডিওটি দেখছেন আমি বলছি না এই মুহূর্তে বন্ধ করে দিতে হবে জাস্ট আপনি যদি ভালো একটি ঘুম আশা করে থাকেন তাহলে ঘুমানোর ঠিক দুই থেকে তিন ঘন্টা আগে তা ব্যবহার করা বন্ধ করতে হবে কারণ মোবাইল বা ল্যাপটপ থেকে যে ব্লু লাইট আসে তা আমাদের চোখের ক্ষতি তো করেই এবং আমাদের ঘুমের মধ্যেও একটা প্রভাব ফেলে যার কারণে সহজে আমাদের ঘুমটা চলে আসে না এখানে অনেকেই প্রশ্ন করতে পারেন যে ঘুমানোর আগে যদি ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার না করি তাহলে কি করব। আমি আপনাকে সাজেস্ট করতে পারি যে আপনি বই পড়তে পারেন আমি নিজেও ঘুমানোর আগে প্রতিদিন বই পড়ে থাকি আর দ্রুত ঘুম আসার জন্য বই পড়া একটি কার্যকরী পদ্ধতি কেননা বই পড়লে চোখ স্থির থাকে এবং ব্রেনের এক্সারসাইজ হয় এবং আমাদের ব্রেনটা সহজেই ক্লান্ত হয়ে যায় তাই সহজেই ঘুমটা চলে আসে সো এই ছিল আজকে আমাদের ভিডিও ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে পারেন এবং ভালো না লাগলে ডিসলাইক দিতে পারেন কোনো সমস্যা নেই এবং এরকম ভিডিও যদি আরও দেখতে চান তাহলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং দেখা হবে নেক্সট ভিডিওতে আগামী শুক্রবারে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন থ্যাংক ইউ সো মাচ